প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ সামনে উপস্থিত আজকের এই মহতে আয়োজনের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো একটি বাগান আমার প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বলে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করে ফেললেন যে আপনিও ভালো আমিও ভালো বলি আলহামদুলিল্লাহ কিন্তু হৃদয়টা ক্ষত বিক্ষত আমার ভালো নেই ভালো থাকবো কেমনে আল্লাহর ঘর তো আজকে অস্তিত্বের সম্মুখীন হয়ে পড়ছে এরপরও বলতে হবে আলহামদুলিল্লাহ প্রশংসা কার করব আমরা সবাই বলছে আল্লাহ ইন্নি ওয়াল গিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা آمنت وعليك توكلت وإليك أنبت অবিকা খাসান্ত আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম সম্মানিত হাজিরিন উঠতে একটু দেরি হলো শেষ হতেও যদি দেরি হয় কষ্ট হবে সবাই থাকতে রাজি আছি এই মাহফিলকে সফল করার জন্য সবার আগে সহযোগিতা প্রয়োজন হলো আপনাদের যদি আপনি না থাকেন আমি কি কথা বলতে পারবো না আমরা শেষ অবধি শেষ তক আমরা মনোজতের মধ্য দিয়ে আমরা এ মাহফিল থেকে আমরা বিদায় নেব জোরে বলি ইনশা গতকাল দিনে আমার মাহফিল ছিল কক্সবাজার রাতে ছিল বান্দারবান দিনে ছিল জম্মা সন্ধ্যায় ছিলাম চালোপাড়া রাত্রে যাই সম্মানিত ভাইয়েরা আমাদের একটু সময়টা মেনটেন করে কথা বলতে হয় খুব হয়তো বেশি সময় দিতে পারবো না তবে যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো সবাই জোরে বলি ইনশা আমরা এমন একটি সময় বসে আছি যে সময় গোটা পৃথিবী থেকে ইসলামকে মুসলিম জাতিকে নিশ্চিন্ন করার জন্য একটা পক্ষ মরিয়া হয়ে উঠেছে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা বলেন তো বলুন কারা মার খাচ্ছে বেশি কারা বিচ্ছিন্ন কারা ইসলাম মানে না কারা এটা মুসলমান আচ্ছা তাহলে সবাই যদি মুসলমান হয় তাহলে তো বেকায় দেয় সম্মানিত হাজিরি আল্লাহর ঘর ভাঙতে তো তখনই আসার সাহস পায় যখন মুসলমানদের ইমানের দুর্বলতা তারা টের পায় অবশ্যই আমাদের কিছু ব্যর্থতা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا তোমরা যদি পালাও তোমরা যদি বিচ্ছিন্ন হও তোমরা যদি সততা বিভক্ত জাতিতে পরিণত হয়ে যাও সে জায়গায় তোমাদের উপর ইস্তাবদিল আর একটা জাতি চাপিয়ে দেব তাদের তোমরা কোনো ক্ষতি সাধন করতে পারবে না এটাই তো হচ্ছে আমাদের আমরা তো নিজেরাই ঠিক নাই ওরা জানে মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার হলো ইমান অ্যাটম কিচ্ছু না আমেরিকা দেখায় আমার দু আছে রাশিয়া দেখে আমার এক হাজার আছে ভারত দেখে আমার নব্বইটা আছে পাকিস্তান দেখে আমার একশো বিশটা আছে এগুলো কিচ্ছু না কিচ্ছু না এগুলো তার বড় প্রমাণ হলো করোনা ঠিক কিনা কিচ্ছু না সম্মানিত ভাইরা সব হাতে চলে আসবে নেতৃত্ব মুসলমান পেয়ে যাবে মুসলমান শাসিতর জাত না মুসলমান শাসকের জাত মুসলমান হাত পাতার জাত নয় মুসলমান দান করার জাত সম্মানিত ভাইয়েরা কিন্তু আজকে আমরা ভিক্ষুক হয়েছি আজকে আমরা শাসিত আজকে আমরা বঞ্চিত নির্যাতিত নিপীড়িত কেন এর মূল কারণ যদি আমরা খতিয়ে দেখতে যাই সেটা হলো আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি আল্লাহকে ভুলে গেছি আমরা সম্মানিত উপস্থিতি পাপের পরিমাণ কমেছে না বেড়েছে আস্তে বলুন পাপের পরিমাণ কমেছে না বেড়েছে পাপ যখন থাকবে না রোগ তখন থাকবে না পাপ যখন বেশি হবে রোগ তখন বেড়ে যাবে بلى من كسب سيئة وحاطت به خطيئته যখন তুমি পাপ অর্জন করবে পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে যেমন ঘেরাও করেছে শুরু করেছে চীন দিয়ে করোনা ধরেছে না এটা কি রহমত না গজব আমার সান্ন ভাইয়ের এই কথাটা আমার খুব দারুণ লেগেছে এটা গজব গোটা পৃথিবী এখন একটা আতঙ্কে আছে নব্বইটি দেশে করোনা অ্যাটাক করেছে অথচ সেই এই বিশাল রোগ থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লু মোহাম্মদ সাল্লু আল্লাহ বান্দাকে দেহ দিয়েছেন রোগ হবে রোগ রোগ সারারও মেডিসিন দিয়েছেন এমন কোন রোগ নেই যে রোগের কোন ঔষধ নাই ঔষধও আছে আছে না নাই আচ্ছা সবচেয়ে বড় ঔষধ কি বলেন তো সবচেয়ে বড় ঔষধ কি অনুনাজ্জুল মিনাল কোরআন মা হুয়া শিফা আমরা তো এর দিকে থাকি না এটাকে আমরা ছেড়ে দিয়েছি এই জন্যই তো আমাদের এই বেকায়দা গুলো সব রোগ শুধু দেহের রোগ না যত রোগ আছে সমাজের রোগ নাই আছে না নাই সব রোগ সেরে যাবে কোন কিতাব ধরলে কোরআন আমার ভাইয়েরা করোনা কেন আসলো করোনা কেন অ্যাটাক করলো আজ থেকে প্রায় এক বছর আগে এগারো মাস আগে ওই চীন চীনের একটা অঞ্চল আছে ঘুর একটা অঞ্চল আছে সেই ঘুরে দুইশো কোটি বৌদ্ধর ভিতরে মাত্র বিশ থেকে পঁচিশ লাখ মুসলমান সেখানে বসবাস করে আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি চীনা মুসলিমদের সঙ্গে এবার হজ সম্পাদন করেছি কথা হয়েছে তাদের সাথে খুব বিনয়ী তারা ওই দেশে যারা মুসলমান আমি নিশ্চিত করে বলবো তারা যুদ্ধ করে তারা ইমানটাকে টিকে রেখেছে রমজান মাসে রোজা দুপুরবেলা ওই দেশের সামরিক শক্তি গিয়ে ওই দেশের প্রশাসন গিয়ে হাত পা বেঁধে মুখের মধ্যে খাবার জোর করে ঢুকিয়ে দিয়েছে রোজাকে ভাঙতে বাধ্য করেছে মেয়েরা বর্তাম বোরকা পরে হেজাব নিকাব লাগায় সেই হিজাব নিকাবকে টেনে ছিঁড়ে উরঙ্গ করে দিয়েছে আল্লাহ বললেন এত বড় আমার হুকুম পর্দার বিধান তোরা লঙ্ঘন করলি লঙ্ঘন করলি করলি আমার পর্দা শিলা বান্দির নিকাব হেজাব তোরা টেনে ছিঁড়লি আমি দেখাবো তোরা আমার প্রজাদার বান্দাদের মুখের ভিতরে খাবার জড় করে ঢোকায় দিলামি আমি দেখায় দেবো চরম উদ্যত্ত প্রকাশ করছিল সুপার পাওয়ার হব কয়েকদিন পর আমরা গোটা পৃথিবীর অর্থনীতি আমরা চালাবো সামরিক শক্তিধর হয়ে যাব কিন্তু আল্লাহ বললেন আমার বান্দাগুলোর প্রতি তোরা এমন অবিচার করেছিস আমি ছাড়লাম না দিলাম মাত্র একটা ভাইরাস করোনা এখন যে নিকাপ টেনে ছিঁড়েছে সেই নিকাপ এখন পুরুষ মহিলা সব লাগা আসতে বলেন কেন চলে বলুন ঠিক কিনা সব লাগাচ্ছে নিকাপ লাগা আমার ভাইয়েরা পাপ কখনো ছাড়বে না পাপ আমাকে ঘেরাও করে ফেলবে সেজন্য সবচেয়ে বেশি চিন্তার কারণ হলো ইমানদারে পাপ মুক্ত হওয়া পাপি হওয়া যাবে না পাপি হতে হলে পাপি হলে পাপি হলে আপনি পাপিয়া হয়ে যাবেন ঠিক কিনা পাপিয়া হ্যাঁ ক্যাসিনো সম্রাট কান টানলে মাথা আসে আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা আজকে কি চিত্র আমরা দেখতে পাই কি আমরা দেখতে পাই আমরা পাপের স্বর্গে বস পাপের একটি পাপের জগতে আমরা আজকে বসবাস করছি ঠিক কিনা সবকিছু বন্ধ হবে শর্ত হলো আমাকে নিঃশর্ত ভাবে সারেন্ডার করতে হবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে সম্মানিত ভাইয়েরা সময়ের দাবি হলো মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা আমরা এক হব না আমাদের প্রথম পরিচয় কি আরো জোরে আরো জোরে আমরা পরিচয় দেব আমরা মুসলমান গু কুচু করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি করবে তোমার কোন কাজটা আমার কাছে উত্তম তুমি জেনে নাও ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তার চাইতে শ্রেষ্ঠ কথা তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং ভালো কাজ করে এবং নিজে পরিচয় দিয়ে দেয় আমি একজন মুসলমান আয়াতের মধ্যে কয়টা কাজ বলেন আসতে বলবেন না কয়টা কাজ আমরা কার দিকে ডাকবো আসতে বলবেন না কার দিকে ক্যাসিনো নোংরামি জেনার কারবার জুয়ার কারবার নেশার কারবার আমার দেশে নেশা আছে না নাই জেনা আছে না নাই চুরি আছে না নাই ডাকাতি আছে না নাই নাইটি আমার ভাইয়েরা কেন হচ্ছে এগুলো আল্লাহর কসম করে বলি ভাই অল্লাহি তাল্লাহি বিল্লাহ আমি কোন ব্যক্তিকে কটাক্ষ করার জন্য কথা বলছি না কোন দলকে গালি দেওয়ার জন্য কথা বলছি না কোরআন থেকে যদি আমরা কথা বলি আমাদের গায়ে লাগবেই আমরা তো ভালো না আমার ভালো ভালো না ওজনে হেরফের করি জমির আইল ঠেলি রাস্তা কেটে নেই এগুলো আছে না নাই আমরা যদি ভালো হতাম কোরআন আমাদের পক্ষে কথা বলতো আমরা ভালো না এই জন্যই তো কোরআন আমাদের বিপক্ষে চলে যায় আমরা যদি কোরআনের পক্ষে কাজ করতাম আমাদের কোরআন আমাদের পক্ষে কথা বলতো আমাদের মনটা ছোট ফেলে দিতে হবে আমাদের মনটা ছোট এত ছোট মন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ إلا المصلين الذين هم في الذين هم على صلاتهم دائمون ذكر كل لا إله إلا الله মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন আমার চেয়ারম্যান মহোদয় তিনি একটু চলে গেলেন তার আরো কিছু প্রোগ্রাম আছে উনি ছুটি চাইলেন আপনি কি ছুটি নেবেন নাকি আবার কেউ যাবেন না তো জোরে বলি ইনশাআল্লাহ খুব ভালো এত রাতে আলোচনা শোনার একটি এনার্জি এটা প্রমাণ করে এলাকার মানুষ কোরআনকে জীবন দিয়ে ভালোবাসে এবং এলাকার মানুষের ভিতরে শাহাদতের তামান্না আছে এই এলাকা একটি উর্বর এলাকা আলেমদের এলাকা মুজাহিদদের এলাকা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই একটু কান লাগাই মনোযোগ দিয়ে শুনি আমাদের মনটা ছোট মনটা বড় করা দরকার না ছোট করা দরকার বড় করা দরকার আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে মনটাকে বড় করতে হবে একজনের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন আরেকজন সহ্য করতে পারে না আসে না নেই আসতে পারবেন আছে না নেই আমার ভাইয়েরা আরেকজন অর্থবৃত্ততে অর্থবৃত্ততে সে গিয়ে গেছে টাকা পয়সার মালিক হয়েছে হয়তো গ্রামের মধ্যে সে বিশ বিঘা পঁচিশ বিঘা জমির মালিক আরেকজনের সহ্য হয় আল্লাহ তুমি তারে ধ্বংস করো আছে না নাই আচ্ছা একজন দিনের আলোচনা করেন কোরআনের কথা বলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরআন শুনতে আসে যে দেশের যুবকেরা এটা তো আশার আলো আশার সঞ্চার করে দেয় আমি হলফ করে বলবো আজকের মাহফিলে সত্তর বছরের পরের কোনো বুড়া মানুষ এখানে নাই অধিকাংশ ইয়াং মানুষ অধিকাংশ যুবকরা আজকের মাহফিল এসেছেন এটা ইতিবাচক দিক এটা একটা ইতিবাচক সারা আলহামদুলিল্লাহ এই যে মাহফিল গুলোতে মানুষ আসে কোরআনের আলোচনা শোনার জন্য যুবকরা আজকে গান বাজনায় যায় না মাহফিল শুনতে আসে এই যে একটা জনপ্রিয়তা দিয়ে দেন আর এই খুজুরের সহ্য হয় না কয় বৃষ্টি না যদি বৃষ্টি যদি না হইতো জনপ্রিয়তা কাকে কয় দেখায় দিতাম আছে না নাই দয়া করে এগুলো বলবেন না আমি তাদেরকে অনুরোধ করে বলি দয়া করে মনটাকে বড় করুন হৃদয়টাকে প্রশস্ত করুন হৃদয়টাকে আকাশের মতো বানান আল্লাহ আপনাকে আরো বড় বানায় দিবেন কোড়াল বাঁশ কাটে বাঁশ বলে কোড়াল তুই আর কাটিস না আমি তো শেষ হয়ে গেলাম বাঁশ কয় কোড়াল বলে বাঁশ আমি তো কাটি না তোর এক জাতি ভাই আমার মধ্যে ঢুইকে কাটে কথা কি বোঝা গেল আজকে আমরা আমাদেরকে শেষ করে দিচ্ছি একজন আরেকজনকে সহ্য করতে পারি না না এটা করা যাবে না যখন তার সামনে কোন বিপদ চলে আসে তখন সে ঘাবড়ে যায় আল্লাহ তোমার দিন জমিনে কায়াম করতে গিয়ে এতগুলো কাজ এতগুলো বিপদে পড়ে গেলাম চাকরি চলে গেল হামলা মামলা হলো কত কি হয়ে গেল আল্লাহ আমি তো শেষ আছে না নাই বলে আছে ঘাবড়ে যাওয়া যাবে না বিপদে মুসিবতে তাহলে এখন কি করবেন আমাকে না দেখে শোনে ও দেখলে দেখলে একটু মহব্বত বেশি হয় তা ঠিক আছে কিন্তু এখন কি করবেন তাহলে আমার উপরে উঠাই দেন ভুল করেছে তারা এটা ভুল হয়ে গেছে মঞ্চ আরো তিন ফিট উঁচা করা লাগতো এত বড় মাহফিলের জন্য মঞ্চ তার একটু উঁচু করলে তাহলে সবাই দেখতে পেত ক্যামেরা থাকবে এই কারণে এরা তো রেকর্ড করবে না থাক দরকার নেই যে আছে এই অবস্থায় এবার পার হয়ে যাক আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো জোরে বলি আমিন এই ক্যামেরাম্যান গোতাগুতি করেন না কখন যে লাত্তি মারবে আল্লাহ জানে জনগণ তো উত্তেজিত আম মানুষ একটু খেয়াল রাখেন যেন কোনো প্রবলেম না হয় সম্মানিত ভাইয়েরা বিপদে পড়লে আমরা ঘাবড়ে যাব ভরসা করবো কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে সন্তান হয় না হয় না বিশ বছরের সংসারের জীবনে একটা বাচ্চা হয়েছে তিন বছর পর মারা গেছে কিছু কিছু মহিলা আছে বলে আল্লাহ তোমার সব আসলেই কান্না আচ্ছা, আসলে বলে এগুলো বলা যাবে না বিপদ দেন কে উদ্ধার করবেন কে আসতে উদ্ধার করবেন কে যার বিপদ নাই তার ইমানই তো নাই ইমানের সঙ্গে বিপদের সম্পর্ক ইমান যার থাকবে তার বিপদ থাকবেই এমন কোন পায়াগাম্বার নাই যার বিপদ ছিল না প্রথম মানুষ প্রথম বিপদে পড়েছেন জান্নাতের মধ্যে টিকতে পারলেন না দুনিয়াতে চলে আসলেন কি বিপদ কেউ নাই সম্পূর্ণ একাকি চোখের পানি ফেলতে ফেলতে চোখের কোনা পর্যন্ত ঘা হয়ে গেল যে দোয়াটা পড়লেন সেই দোয়া হলো সবাই বলুন أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কি দোয়া তিনি দিলেন সেই দোয়া কোরআন পর্যন্ত কোট হয়ে গেল গোটা পৃথিবীর সমস্ত বান্দার এই কোরআনটার এই সুর এই আয়া- এই দোয়াটা সবাই পড়ে এই দোয়া আমার বাপজান শিখিয়ে গেছে আমাদের নাফসের উপরে জুলুম আছে না নাই আসতে বলবেন আছে না নাই লাঞ্চটা দিয়েছেন কে ফুসফুসটা দিয়েছেন কে বিড়ি খায় নষ্ট করলো কে আল্লাহ তাহলে আমাদের নাফসের উপরে জুলুম নাই আচ্ছা। এই দেহ দিয়েছেন হালাল কিছু রুজি করে খেতে হবে দেহের ভিতরে ঢুকাতে হবে আল্লাহ খেতে মানা করেননি খাও পান করো কিন্তু সেই খাবারটা তুমি হারাম খাবে না হালাল খাবে হালাল খাবে কিন্তু আজকে হালাল বেশি না হারাম বেশি কিন্তু লেখে হান্ড্রেড পার্সেন্ট হালাল সাবান আমার ভাইয়েরা আজকের সমাজে হারাম বেশি হয়ে গেছে হালালের পরিমাণ কমে গেছে হালালটা নেই বললেই চলে কোথায় যাবেন আপনি হালাল খুঁজে পাবেন না প্রত্যেকটি জায়গায় আপনি হারাম খুঁজে পাবেন আজকের সমাজে জাকাত চালু আছে না সুদ চালু আছে জাকাত চালু না সুদ চালু এই সুদকে বন্ধ করবেন শুধু ওয়াজ মাহফিল করে নাকি ওয়াজ মাহফিল করে সুদ বন্ধ হবে না ওয়াজ মাহফিল করে ঘুষ বন্ধ হবে না ওয়াজ মাহফিল করে জেনার কারবার বন্ধ হবে না ওয়াজ মাহফিল করে ব্যক্তিগত কিছু উন্নয়ন হতে পারে ওয়াজ মাহফিল ওয়াজ শুনে শুনে পারিবারিক কিছু কাজ হতে পারে কিন্তু সামাজিক কোনো পরিবর্তন হবে না সামাজিক রাজনৈতিক সমস্ত বিপ্লব ঘটাতে হলে আমার নবীর পন্থায় জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তা প্রতিষ্ঠা করতে হবে সবাইকে রাজি আছেন এর জন্য যদি জীবন দিতে হয় দেখেন আওয়াজ না এখন সবাইকে জীবন দিতে রাজি আছেন রাজি আছেন কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলি আমি নামান আপনি ভালোবাসেন ভালো কিন্তু সবার আগে ভালোবাসবো আমরা কাকে আসতে বলবেন না কাকে আল্লাহকে আমরা আল্লাহকে ভালোবাসি সবার আগে না পরে আমার সবার আগে আমি কাকে ভালোবাসবো কিন্তু ভালোবাসা তো আজকে চলে গেছে গাছতলার বটতলা তাই না শিশু পার্কে কোনো শিশু খুঁজে পাওয়া যায় না সব শিশুর মায়া বা আছে না নাই অহরহ ওদের মুরব্বী কি কয় বগুড়ায় কি আছে বগুড়ায় ওয়ান্ডারল্যান্ড হ্যাঁ ওয়ান্ডারল্যান্ড সব জোড়ায় জোড়ায় কে হুরার হুরি নাকি এই সমস্ত বদমাইশ গুলো দুষ্টামি গুলো করে আর পাশে প্রশাসন পাহারা দেয় ভালো করে রকম এগুলো ওয়াশ করে বন্ধ হবে না মিয়াতে জলদা একটা পাবা মিয়াতে জাল দেয় একশো দোররা মারবা সব সোজা হয়ে যাবে কার বিধান আসতে বলবে না কার বিধান আল্লাহর বিধান সেই মিয়াতে জালদা লম্পটদের পিঠে না মেরে পিঠন পড়তেছে কিন্তু অন্যদের পিঠে পড়তেছে জোয়ার আছে যেখানে ভাটা আছে সেখানে জোয়ারে ঘা ভাসাবেন না ভাববেন না শুধু জোয়ারই থাকবে ভাটাও কিন্তু আসবে ভাটায় মাছ পড়লে মাছের কোনো শক্তি থাকে না মাছের যত জোর কোথায় জোয়ার সম্মানিত ভাইয়েরা এই পৃথিবীর ইতিহাস মিথ্যা টিকবে না হকের বিজয় কে দিবেন আসতে বলবেন হকের বিজয় কে দিবেন আল্লাহ দিবেন আজকে দিল্লির রাজপথ রক্ত রঞ্জিত আল্লাহর ঘর আজকে ভেঙ্গে চুরমার করছে কোন নব্য জাহেলিয়াতে আজকে আমরা